আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 62 না আছে তাদের কোনো ভয় না আছে তাদের কোনো চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াতের সাত করছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর ওলি হচ্ছে যারা ঈমান এনেছে এবং আল্লাহ তো আজকের মাহফিলকে শেষ পর্যন্ত আমাদের